যারা মেসি ভক্ত যারা নেইমার ভক্ত এরা হচ্ছে দাজ্জালের অনুসারী কথা এত আসতে বললে তো হবে না জোরে বলতে হবে ঠিক কিনা এরা আসলে মেসির ভক্ত না এরা কার ভক্ত দাজ্জালের ফেত্তার অনুসারী হচ্ছে কারণ যুবকরা এটা ভালো করে বুঝবেন মুরব্বীদেরকে ভালো করে শুনতে হবে কারণ যুবকদের আব্বারাই তো হচ্ছে মুরব্বী ঠিক কিনা দেখেন মেসি এবারও যখন খেলতে নেমেছিল আপনারা দেখবেন মেসির ডান হাতে একটা ট্যাটু করা থাকে একটা এক চোখের ট্যাটু এটা যুবকরা দেখো নাই তোমরা এক চোখের ট্যাটু দেখবা আবার দেখবা নেইমারের হাতেও এক চোখের ট্যাটু করা থাকে আঁকানো থাকে ট্যাটু আসলে এই এক চোখ দ্বারা কি বোঝাতে চায় এটা উই হ্যাভ নো আইডিয়া আমাদের কোনো ধারণাই নেই আমরা বাংলাদেশের সবগুলো হচ্ছে মেসি এবং নেইমারের পাগল অন্ধ অনুসরণ করেছিল এখন ঠিক কিনা বেশিরভাগ যুবক এগুলো করে কিন্তু এই যে এক চোখ this is the sign of the job এটা কিসের কিসের নমুনা দাজ্জালের নমুনা এটা দাজ্জাল আলামত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে দাজ্জাল আবির্ভাব হওয়ার পূর্বে এই এক চোখ প্রমোট হবে এবং দাজ্জালের যে চোখ এক চোখ থাকবে কানা এক চোখ থাকবে কি কানা এটা হচ্ছে দাজ্জালের ফেতনা এটা ইহুদি খ্রিস্টানরা কেমন করে প্রমোট করছে দেখেন মেসি সে হচ্ছে one of the most famous footballer in the world গোটা বিশ্বে সে ফুটবলের দিক দিয়ে সবচেয়ে বেশি ফেমাস একজন ব্যক্তি তো তার গায়ে যখন এক চোখ প্রবট করা হচ্ছে কম মানুষ দেখছে না বেশি মানুষ দেখছে বেশি মানুষ দেখছে আর এটার দ্বারা দাজ্জালের ফেতনাকে প্রমোট করা হচ্ছে এটা হাইলাইট করা হচ্ছে কিন্তু আমরা বুঝি না বিধায় আমরা যুবক ভাইয়েরা বেশিরভাগ মেসি এবং নেইমারের ভক্ত আছে না নাই আছে খুব সাবধান কার ভক্ত হচ্ছে তুমি কার অনুসারী হচ্ছ তুমি একটু ভাবো না কেন হইতে না যুবক ভাইয়েরা আর আরেকটি বিষয় শেয়ার করি এই যে দাজ্জালের আবির্ভাব ঘটবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের এক চোখ হবে অন্ধ জোরে বলেন এক চোখ হবে কি অন্ধ তো দেখবেন বিভিন্ন সোর্সের মাধ্যমে খ্রিস্টানরা ইহুদিরা বিভিন্ন সেলিব্রিটির মাধ্যমে বিভিন্ন নায়কদের মাধ্যমে বিভিন্ন খেলোয়াড়দের মাধ্যমে এরা এই এক চোখকে প্রমোট করে এরকম আপনারা দেখেছেন কি দেখেন নাই দেখছেন এই জন্য বোঝা গেল এক চোখ এটা দাজ্জালের ফেতনা এটা কিসের ফেতনা দাজ্জালের ফেতনা আর অ্যাজ এ মুসলিম এবার আসেন একটা মূল পয়েন্ট মুসলমান হিসেবে মুসলমান ঘরের সন্তান কি কখনো একজন খ্রিস্টান কিংবা ইহুদি বিধর্মীকে নিজের আইডল হিসেবে ফলো করতে পারে আসতে বললেন যে জুয়ে বলেন পারে আমি বলি এই কথাই স্পষ্ট যে মুখে বলে আমি মুসলমান ঘরের সন্তান কিন্তু তার প্রোফাইল পিকচারটা মেসির ছবি মেসি একটা কাপ পাইছে কাপ পাইয়া চুমু দিচ্ছে ওই ওই চুমু খাওয়ার পোস্ট ও দশ বার ফেসবুকে শেয়ার মারে রে কি তোর কি কাজ কাম কিছু নাই রে ভাই আপনি খবর নিয়ে দেখেন এগুলো কাজ যারা ব্যস্ত থাকে এদের একটার উপরেও আব্বা আম্মা সন্তুষ্ট নয় ছিল এখন ঠিক কিনা আব্বা আম্মার বাধ্য সন্তান ছাড়া তারা এই আউল ফাউল কাজ করে আর আমার কষ্ট লাগে এই জন্য যে আমি গত কয়েকদিন আগে অমরা করে এসেছি রসুলের দেশ দেখে এসেছি রসুলের রওজা দেখে এসেছি রসুল কত কষ্ট আমি গত সপ্তাহে বলেছি আমার আফসোস লাগে এই জন্য যে যখন খেলা হয় কি মাতামাতি কি র্যালি কি দর্শক শ্রোতা মানে মাঠে লোক মেসি যখন পায়ে একটু ব্যথা পায় যুবকের কলিজায় রক্তক্ষরণ হয় কথা বলেন ঠিক কিনা আহ কি কষ্ট সে পায় যে আহ মেসি আঘাত পেয়েছে মেসি গোল দিতে পারলো না কি আঘাত তার কিন্তু তায়েফের জমিনে সেই যুবকের যে রসু সে যে পাথর দিয়ে আঘাত প্রাপ্ত হয়েছে পুরো শরীর থেকে রক্ত ঝরেছে এত কষ্ট হওয়ার পরেও যে রসুল সেই উম্মতকে ভোলে নাই যে উম্মত আজকে মেসির ভক্ত যে উম্মত আজকে নেইমারের জন্য কাঁদে মেসির জন্য কাঁদে সেই যুবক রসুলকে ভুলে গিয়েছে এই যুবকের কি হতে পারে আপনি নিজে আমাকে এ কি আসলে মরার পরে জান্নাতে যাবে না জাহান নামে যাবে জাহান বিশ্বাস করো যুবক ভাইরা তুমি যে মেসিকে দিয়ে প্রোফাইল পিকচার দাও শেয়ার দাও টাইম লাইনে স্টোরি দাও এগুলো বাদ দিয়ে দাও যতদিন যুবক ভাইরা আপনারা বেঁচে আছেন এই সমস্ত মেসি নেইমার আর্জেন্টিনা ব্রাজিল এই সমস্ত ফাউল কাজে কখনো নিজেকে সংযুক্ত রাখা আওয়াজ হয় নাই রাখা যাবে আল মারউ মা মান আহাব্বা जिसके साथ जिसकी मोहब्बत उसके साथ उसकी क्यामत ये बात याद रखना अपने जहन में जिसके साथ जिसकी मोहब्बत उसके साथ उसकी क्यामत মেসিরে ভালোবাসবা কেয়ামতের দিন মেসির সাথে উঠবা আর এই যে আমি খুতবাটা দিলাম মেসি নেইমারদেরকে নিয়ে দেখেন কালকে আমার লিখি হয় কি আমার অনলাইনে আলোচনা আপনারা দেখেন না প্রিয় ভাইয়েরা দেখবেন যে কালকে সব মেসির ভক্তরা আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করবে আমি বলে লেখো তুমি কারণ আমি অনেক বড় গুণাগার তো যত বেশি লেখবা আমার গুনাহের আমল নামা ভারী হবে না হালকা হবে হালকা হবে আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ হালকা করে দেয় কারণ আমি